सास बोल रहे हैं पढ़ने लिखने वाले शत्रुर रहना चाहिए अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ आइए ए बनो और देश को संभालो लेकिन नहीं तुम्हारी गाने चलने चलने का I love cheap thrills my दिल गोज एक टन रहते মুখের ফাঁকা বড় হলে মেয়েদের নিচে ফাঁকা বড় হয় কিনা খুব সুন্দর কোশ্চেন করেছে আমরা অনেক কিছুই জানি না আমরা বাঙালিরা আমাদের মধ্যে ব্যাপক নজরের অনেক অভাব কোনো সমস্যা নয় আমি আপনাদের সমাধান করে দেওয়ার জন্য আছি মেয়েরা হাত মেয়েরা আঙ খুব সুন্দর কথা বলেছে তোবা তোবা তোবা সারা মারলে কি করতে হয় খুব সুন্দর কোশ্চেন করেছেন আসলে খারাপ কোনো কিছু না তোমার নিচে জাতি সুন্দর কোশ্চেন করেছেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমি একটা জিনিস বুঝি না ফোটা দেখালে কি হয় আমি দেখছি বাংলাদেশের কিছু মেয়েদের যদি মানে ফোটা দেখতে চাই এমন একটা ভাব করে মনে আল্লাহ ফোটা দেখালে মানে কি না কি হয়ে গেল তো যাই হোক আমি আপনাদেরকে এখন ফোটা দেখাচ্ছি নাউজুবিল্লাহ তুমি এত সহজে ভুলতে পারো